সকাল থেকে বরিশাল পুলিশ লাইন্স গেটের সামনে এভাবেই বসেছিল মেয়েটি যোগ্যতা বলে চাকরি পাবার দাবি নিয়ে বুধবার আট ডিসেম্বর বরিশালের রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গিয়েছিলেন তিনি কিন্তু সেখানে ডিআইজিকে না পেয়ে পুলিশ লাইন্স গেটের সামনে অপেক্ষা করতে থাকেন এই মেয়েটি কারণ সাত স্তরে যাচাই বাছাই শারীরিক যোগ্যতা লিখিত ও মৌখিক পরীক্ষা এবং দুই দফা মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও শুধুমাত্র ভূমিহীন হওয়ার কারণে পুলিশ কনস্টেবল পদে চাকরি হলো না তার বরিশালের হিজলা উপজেলার মেধাবী কলেজ ছাত্রী আশফিয়া ইসলাম পুলিশের প্রতিবেদনে ভূমিহীন হয় তার চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে আশফিয়া জানান জেলার পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য নিজের যোগ্যতায় সাতটি স্তরে উত্তীর্ণ হয়েছেন এখন চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ প্রতিবেদনে ভূমিহীন হয় তার চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে চাকরির দ্বারপ্রান্তে পৌঁছেও চাকরি না হয় তিনি মানসিকভাবে বিপর্যস্ত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিকার দাবি করেছেন তিনি আমার নাম আসমি ইসলাম কাজল আমি কনস্টেবল পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছি আমি ভাইবা রিটেন এবং আপনার ফিজিক্যাল টেস্ট তারপর মেডিকেল টেস্ট থেকে সবগুলো উত্তীর্ণ হয়েছি কিন্তু থানায় যখন ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়েছে তখন ওনারা বলছে যে আপনার স্থায়ী জমি লাগবে তো আমাদের স্থায়ী জমি না থাকে ওনারা বলতেছেন আমার চাকরিটা হবে না কেন চাকরিটা হবে না আমি সেটা জানার জন্য ডিএজি স্যারের কাছে আসবে আমি নিজের যোগ্যতা এত দূর পর্যন্ত আসছি তাহলে কেন আজকে জমি নাই দেখে আমার চাকরি হবে না আমি এইটুকু জানার জন্য আজকে ডিএজি স্যারের কাছে আসা আমার আচ্ছা এখন আপনার দাবি কি হচ্ছে কাছে এতটুকু জন্য আসি কনস্টেবলের জন্য চাকরি পাওয়ার জন্য যতটা যোগ্যতা প্রয়োজন আমি সবটাই যোগ্যতাটা আছে আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই পর্যন্ত আসছি তো আমি যদি যোগ্য হয়ে থাকি তাহলে কর্তৃপক্ষের কাছে আমার দাবি থাকবে যে আমাকে যেন চাকরিটা প্রদান করা সুশীল সমাজের নেতারা বলছেন শারীরিক এবং একাডেমিক যোগ্যতা অজপরাগায়ের একটি মেয়ে নিয়োগের দ্বার প্রান্তে পৌঁছেছে শুধুমাত্র ভূমিহীন হয় তার চাকরি হবে না এমনটা মানা যায় না প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও যোগ্যতা বলে এই মেয়েটিকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার দাবি জানান সনক বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা একজন চাকরি প্রার্থী তার চাকরির প্রতিযোগিতার সমস্ত স্তর পার হওয়ার পরে তাকে যোগদান করতে দেওয়া হবে না শুধুমাত্র সে ভূমিহীন হওয়ার কারণে এই বিষয়টি অত্যন্ত অমানবিক আমি বলবো এ বিষয়ের এ আইনের সংস্কার হওয়া উচিত এবং আইনের পরিবর্তন ও পরিবর্ধন হওয়া উচিত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সেই রাষ্ট্র যার যা নেই তাই তাকে দেবে এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম তবে বিষয়টি দেখার কথা জানিয়েছেন পুলিশ সুপার সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও ভূমিহীন কারোর চাকরি না হওয়া দুঃখজনক বললেন জেলা প্রশাসক অবশ্যই মেয়েটিও সেখানে প্রাপ্য তার স্থায়ী ঠিকানার জন্য তার আগামী যে প্রজেক্টে টাকা আসবে আমাদের ওই ধাপে আমরা তাকে অবশ্যই আমরা একটি ঘর আমরা তাকে উপহার দেব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে গত চোদ্দ নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত জেলা পুলিশ লাইন্সে ছয়টি স্তরে শারীরিক লিখিত ও মৌখিক এবং প্রাথমিক মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয় সে সবশেষ উনত্রিশে নভেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স সেন্ট্রাল হাসপাতালে চূড়ান্ত মেডিকেল পরীক্ষায়ও উত্তীর্ণ হয় সে সাত স্তরে মেধা তালিকায় পঞ্চম হয় আশপিয়া